ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত ইন আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম রসুলিল্লাহ ওবাদ সম্মানিত দিনী ভাই আপনি জানতে চেয়েছেন জাকাত কিভাবে বের করবেন স্বর্ণ বা রূপা দিয়ে অথবা অর্থের জাকাত আপনি কীভাবে আদায় করবেন এ বিষয়ে স্পষ্ট কথা হলো রসুল সাল্লাহ আলী সাল্লাম আবুদাউদের মধ্যে বলেছেন হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিয়াত্তর আল্লাহ রসুল বলেছেন লাইসা আলাইকা শাইউন ফি যাহাব হাত্তা ইয়াকুনা লাকা ইসরৌনা দিন অর্থাৎ বিশ দিনার স্বর্ণের কমে কোনো জাকাত নেই বিশ দিনার স্বর্ণের কমে কোনো জাকাত নেই বিশ দিনার এর ওজন হচ্ছে পঁচাশি গ্রাম বিশ দিনের সমান পঁচাশি গ্রাম স্বর্ণ অর্থাৎ সাত দশমিক উনত্রিশ ভরি অথবা সাত ভরি পাঁচ আনা পাঁচ রতি স্বর্ণের যদি কারো কাছে টাকা থাকে অর্থ থাকে তাহলে সে অর্থ হিসাব করে প্রত্যেক একশোতে আড়াই টাকা করে জাকাত বের করবেন প্রত্যেক ছয় আড়াই টাকা অর্থাৎ এক লক্ষ হলে আড়াই হাজার টাকা জাকাত বের হবে তো আপনি এখন বাজারে স্বর্ণকারদের কাছ থেকে জানবেন যে এখন স্বর্ণ কত হাজার টাকা ভরি কত টাকা ভরি এটা জানবেন জেনে যদি আপনার পঁচিশ গ্রাম স্বর্ণ থাকে বা পঁচিশ গ্রাম স্বর্ণের দাম থাকে আপনার কাছে তাহলে সেই টাকার প্রত্যেক শয়ে আড়াই টাকা করে অর্থাৎ এক লক্ষ টাকা হলে আড়াই হাজার টাকা আপনাকে জাকাত লাগবে তবে এক লক্ষ টাকা হলেই যে জাকাত দিতে হবে সেটা নয় পঁচাশি গ্রাম স্বর্ণের আগে দাম লাগাবেন কত টাকা আসছে পঁচাশি গ্রাম স্বর্ণ অর্থাৎ সাড়ে সাত ভরি কাছাকাছি এই স্বর্ণের দাম কত বাজারে এখন বর্তমান সে টাকা যদি আপনার কাছে থাকে তাহলে প্রত্যেক সয়ে আপনি আড়াই টাকা করে জাকাত বের করবেন আর রোপার যেটা হিসাব চাঁদি এখানে আল্লাহ রসুল সাল্লাম সাহেব বলেছেন ওলাফি ফি আকাল্লা মিন খামসে আওয়াকিন মিনাল ওয়ারাক সাদাকাতন অর্থাৎ পাঁচ ওকিয়ার কমে কোনো জাকাত নেই রোপার পাঁচ ওকিয়ার কমে কোনো জাকাত নেই সেই বখরিতে হাদিস এসছে হাদিসটির নাম্বার হচ্ছে এক হাজার পাঁচশো তেহাত্তর নম্বর হাদিস সেই বখারির তারপরে এক ওকিয়ার সমান হচ্ছে চল্লিশ দিরহাম অর্থাৎ পাঁচকে চল্লিশ দিয়ে গুণ দিলে হয় দুশো দিরহাম তাহলে দুশো দিরহাম সমান পাঁচশো পঁচানব্বই গ্রাম অর্থাৎ পাঁচ পক্ষিয়া সমান পাঁচশো পঁচানব্বই গ্রাম পাঁচশো পঁচানব্বই গ্রাম যদি রোপার আপনার কাছে অর্থ থাকে তাহলে সে অর্থের হিসাব করে প্রত্যেক শয়ে আড়াই টাকা করে জাকাত দেবেন এখন প্রশ্ন হচ্ছে যে স্বর্ণ বা রূপার মধ্যে দামের দিক থেকে অনেক পার্থক্য তো এখন আমরা স্বর্ণের হিসাব করে জাকাত দেব টাকার না চাঁদের হিসাব করে অর্থের জাকাত আদায় করব এটি একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু স্বর্ণ এবং চাঁদে বর্তমান দ্রব্য দামের দিক থেকে অনেকটা তারতম্য হয়ে গেছে তবে আল্লাহ রসুলের মধ্যে কাছাকাছি ছিল যার কারণে পরিমাণটা ঠিক ছিল কিন্তু বর্তমানে স্বর্ণের থেকে চাঁদের দামটা একবারে নগণ্য কিছুই নয় মানে অল্পতে পঁচিশে প্রায় সম্ভবত ফরজ হয়ে যাবে কারো যদি পঁচিশ হাজার টাকা থাকে তাহলে জাকাত ফরজ হয়ে যাবে এই জন্য বড় বড় বিদ্যান ওলামারা বলেছেন যে যেহেতু আল্লাহ রসুলের জীবদ্দশায় একরকম ছিল কিন্তু বর্তমানে যেহেতু আকাশ জমির পার্থক্য দামের দিক থেকে সেহেতু স্বর্ণের হিসাব করে জাকাত আদায় করতে হবে অনেকে বলেছেন যে না যেহেতু আল্লাহ রসুল আলাদাভাবে ভাগ করে দিয়েছেন রূপার জাকাতের হিসাব সেহেতু রূপার জাকাত দেবে তো অধিকাংশ বিদ্যান এবং রাজ্যের কল যেটা সেটা হচ্ছে স্বর্ণের হিসাব করে আপনাকে হুম জাকাত দিতে হবে প্রত্যেক শয়ে আড়াই টাকা করে অর্থাৎ পঁচিশ গ্রাম স্বর্ণ যদি থাকে তাহলে প্রত্যেক হ্যাঁ, ছয়ে আড়াই টাকা করে আপনাকে জাকাত বের করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ